যখন বাস্তবায়ন নয়ন জলে আগুন কইরা মোছা দিতাম গালে ঘাটে আসা পাশে বৈশা জড়াই তো এ বুকে বলবো আমি এ কথা কেমনে Yeah. को दुआ कीजिए बोलते चले बरसा তুলি